হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম congratulation to my YouTube channel আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্যাংক হিসাব খুলতে কি কি লাগে অনেকের মনে সংশয় থাকে দ্বিধা থাকে ব্যাংক হিসাব খুলতে খুলতে কি কি লাগে অনেকেই আছেন যারা এখনও ব্যাংকে কোনো হিসাব খুলেননি অথবা অনেক আগে খুলেছেন ব্যাংক হিসাব বন্ধ হয়ে গিয়েছে এখন বর্তমানে কি কি লাগে সেটা আপনাদের মনে একটা প্রশ্ন থাকে সেই কারণে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো বন্ধুগণ ব্যাংকে বেশ কয়েক ধরনের হিসাব খোলা হয় সঞ্চয় হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট হিসাব আরও অন্যান্য স্কিম আছে তো আজকে আমি সঞ্চয় হিসাব সম্পর্কে বলবো সঞ্চয় হিসাব কিভাবে খুলবেন এর সাথে কারা কারা জড়িত এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ব্যাংকে সেই বিষয়টি ধাপে ধাপে আমি সব পরিষ্কার করে বলে দিব যাতে আপনাদের হিসাব খুলতে কোনো প্রকার সমস্যা না হয় তো এর আগে একটি কথা বলে নেই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো টিপস নিয়ে যখন ভিডিও আপলোড করব ইউটিউবে ইউটিউবে যাতে আপনারা সহজেই সেটা পেয়ে যান তো চলুন শুরু করা যাক দেখুন আমি কাগজে এটা লিখে রেখেছি এবং আপনারা ভিডিও দেখে যাতে এগুলো লিখে নিতে পারেন সেই কারণে আমি এই কাগজে লিখে আপনাদেরকে এখানে উপস্থাপন করছি তো সঞ্চয় হিসাব খুলতে যে কোনো প্রকার হিসাব খুলতে তিনটি পক্ষ জড়িত এক নম্বর হিসাব খোলার আবেদনকারী নমিনি তিন নম্বর হইল পরিচয় দানকারী এক নম্বর হিসাব খোলার আবেদনকারী দুই নম্বর নমিনি তিন নম্বর পরিচয় দানকারী এই হলো তিনটি পক্ষ নমিনি বিষয়টি একটু পরিষ্কার করি নমিনি হলো হিসাবদারি যদি হিসাবে অনেক টাকা রেখে ইন্তেকাল করেন সেই ক্ষেত্রে এই টাকাটা কে উঠাবে কে উত্তোলন করতে পারবে সেই কারণে হিসাব খোলার সময় একজন নমিনি নেওয়া হয় নমিনি দেওয়া থাকলে হিসাবদারি মারা গেলে নমিনি সহজে এই টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন অন্যথায় অনেক ধরনের ঝামেলা হয় কোর্টের মাধ্যমে সাকসেশন সার্টিফিকেট সহ আরও অনেক ধরনের কাগজপত্র রেডি করে ব্যাংকে সাবমিট দিলে সেটা পাওয়া যায় আর নমিনি দেওয়া থাকলে অনেক সহজেই টাকাটা উত্তোলন করা সম্ভব হয় ভবিষ্যতের ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনে যাতে সমস্যা না হয় সেই কারণে নমিনি নেওয়ার বিধান করেছেন ব্যাংকগুলো পরিচয় দানকারী লাগে একজন পরিচয় দানকারী যিনি হিসাব খুলবেন তাকে চিনেন এই ধরনের একজন পরিচয় দানকারী যার ওই ব্যাংকে আপনি যে ব্যাংকে হিসাব খুলতে যাবেন ওই ব্যাংকে তার হিসাব আছে তো চলুন কি কি কাগজপত্র লাগবে দেখুন কি কি কাগজপত্র লাগবে এখানে আমি লিখে রেখেছি যে হিসাব খুলবেন অর্থাৎ হিসাব খোলার আবেদনকারীর দুই কপি ছবি লাগবে তন্মধ্যে এক কপি পাসপোর্ট সাইজের অন্য কপি স্ট্যাম্প সাইজের স্ট্যাম্প সাইজের ছবিটি সিগনেচার কার্ডে সংযোজন করা হয় যেটা স্ক্যান করে ব্যাংকের কম্পিউটারে থাকে আর লাগবে হিসাবদারির জাতীয় আইডি কার্ড তবে এখানে উল্লেখযোগ্য একটি কথা হলো জাতীয় আইডি কার্ডের ফটোকপি ব্যাংকে জমা দিবেন এবং সাথে মূল কপি রাখবেন মূল কপি ব্যাংক কর্মকর্তাকে দেখাবেন সেটা দেখে ব্যাংক কর্মকর্তা আপনার ফটোকপি সপ্তাহিত করে রাখবেন এবার আসুন নমিনির কী কী কাগজ লাগবে নমিনির এক কপি ছবি লাগবে শুধুমাত্র পাসপোর্ট সাইজের আর নমিনির জাতীয় আইডি কার্ড লাগবে একই অবস্থা জাতীয় আইডি কার্ডের ফটোকপি লাগবে আর মূল কপি সাথে নিয়ে দেখাতে হবে পরিচয় দানকারী পরিচয় দানকারী কোনো কাগজপত্র লাগবে না উনি শুধু ব্যাংকের ফরমে হিসাব খোলার ফরমে একটা নির্ধারিত জায়গা আছে সেই জায়গায় নাম ঠিকানা এবং হিসাব নাম্বার লিখে স্বাক্ষর করবেন হিসাব খোলার সময় যেভাবে স্বাক্ষর করেছিলেন ঠিক সেভাবে স্বাক্ষর করবেন যাতে ব্যাংক কর্মকর্তা সেই সাক্ষ্যটি পরীক্ষা করে সঠিক পান এই হলো হিসাব খোলার প্রক্রিয়া একদম সহজ তো ঠিক আছে বন্ধুগণ আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনা ভাইরাসের সময়ে ঘরে অবস্থান করুন এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাই